প্রিয় দর্শক জন্মিলে একদিন মৃত্যুবরণ করতেই হবে তবে কিছু কিছু মৃত্যু আর কিছু কিছুর দৃশ্য মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যায় এই মেয়েটিকে দেখলে পৃথিবীটা একদিকে মেয়েটার কষ্ট একদিকে পৃথিবীতে আর কে রইল এই মেয়েটার কাছে দীর্ঘ চার ঘন্টা তার বাবার লাশের পাশে বসে বাবাকে শেষ বিদায় দেওয়ার জন্য প্রহর গুনছে হাইরে নিষ্ঠুর পৃথিবী এরকম একদিন আমারও হয়েছে আমি জানতে পারছিলাম হয়তো আমার সন্তান আমার স্ত্রী আমার কাছে থাকবে না একদিন চলে যাবে কারণ সেদিন আমার অর্থ শেষ হয়ে গেছিল আর অর্থ যে শেষ হওয়ার সাথে সাথে আমার ভালোবাসাও মনে হয় পুরিয়ে যাচ্ছিল আমি অনুভব করতে চেয়েছিলাম আর সেই সময় আমার সন্তানগুলো আমার দূরে চলে যাবে সেই কষ্টটা আমি ধরে রাখতে পারছিলাম না আমার সন্তানকে আমি বুকে আঁকলে রাখার জন্য অনেক চেষ্টা করেছি কি ভাগ্যের নির্মম পরিহাস সেই সন্তানগুলো আমার কাছে নেই আর এই মেয়েটা বাবাকে হারালো পৃথিবীর ভিতরে এর থেকে আর কষ্ট কি থাকতে পারে আর আমার পৃথিবীতে কিচ্ছু নেই আমি একজন জিন্দা লাশ হয়তো ওনার বাবা পুরোটাই লাশ আমি হয়ে আছি জিন্দালাস হাইরে নিষ্ঠুর পৃথিবী টাকার পাগল কেউ হয়তো ভালোবাসার পাগল কেউ হয়তো বাবার পাগল কেউ হয়তো মায়ের পাগল আর আমি একজন যাযাবর পাগল কারণ মেয়েটার কষ্ট দেখে পৃথিবীটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে এর কষ্ট শেষ হবার নয় হাইরে পৃথিবী অর্থের জন্য মানুষে কত কি করতে পারে তবে আমার হৃদয়ের ভিতরে হাহাকার করে সন্তানগুলোকে দেখার জন্য সন্তানের বাবা ডাক শোনার জন্য কখনো কি জুটবে আমার জীবনে আবার সেই পুনরায় সেই সংসারগুলো জোড়া লাগানোর জন্য মনে হয় বিধাতা আমার এই জীবনের ভিতরে কখনোই জোড়া লাগাবে না কারণ যিনি ভালোবাসা চিনে তিনি হয়তো কখনো কাউকে কষ্ট দিতে চায় না আর যিনি ভালোবাসা চিনে না হাজারো কষ্টের ভিতরেও সে তো আপনাকে চিনবে না কারণ যে যাওয়ার তো সেই চলেই যায় হয়তো ইনি এই বাচ্চাটি বুঝতে পারতেছে যে আজকে সব কিছু আমি হারালাম পৃথিবীতে আর কেউ নেই এই সন্তানটুকু দেখে আমার হৃদয়ে খুবই কষ্ট লেগেছিল আমার সন্তানও ঠিক এভাবেই রাস্তার কোনো এক পাশে বসে থাকবে করুণ দৃশ্যগুলো হয়তো কেউ দেখবে আমি দূর থেকে শুধু কষ্টটুকুই অনুভব করতে পারবো কখনোই মনে হয় আমার পাশে সন্তানগুলোকে পাবো না সুখে থাকুক এই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়ত জানাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার আমি একজন জিন্দা লাশ মোহাম্মদ ইসমাইল হোসেন